বাংলাদেশের এখন রপ্তানি প্রধান কাত হলো আমাদের তৈরি পোশাক শিল্প ঠিক কিনা বলেন দুই নম্বর রপ্তানি কাত হলো ছামদা শিল্প যদি এভাবে যদি ছামদা শিল্প ধ্বংস হয়ে যায় আমরা যদি শুধু পোশাক শিল্পের উপর নির্ভর হয় তাহলে আপনারা জানেন সমকালীন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আমাদের রপ্তানি যেভাবে পোশাক শিল্পে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কিছুদিন পর লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক বেকার হয়ে বাংলাদেশ দরিদ্রের চরম সীমায় চলে যাবে এই জন্য আপনারা জানেন বেনেজুয়েল একটি রাষ্ট্র শুধু তারা তেল নির্ভর ছিল হঠাৎ করে যখন তাদের থেলে সমস্যা হয়েছে পুরা দেশ অন্ধকার নেমে এসেছে এই জন্য দেশ একটা বিষয়ের উপর একটা রপ্তানি খাতের উপর নির্ভর করলে এই দেশের কোনো নির্ভরতা হবে না এই চামড়া শিল্পকে রক্ষা করতে হবে আপনারা জানেন কত কিছুদিন আগে একজন ভদ্রলোক বলল যে তোমাদের কোরবানি চামড়া তোমরা মাদ্রাসায় দিও না নাউজবিল্লা বললেন না এই আমাদের দেশের মুসলমানেরা তাদের গরুর কোরবানি গরুর সামনে তিমখানায় দিয়ে যে বিশাল সফলতা এসেছে আমি আমার মতো আরো হাজারো ওলামায় একরাম আপনার চামড়া দেওয়া সেই দান থেকে চামড়া বিক্রির পয়সা থেকে ডালবাত খেয়ে হাজারো বিশ্বজয়ী হাফেজ এই বাংলাদেশে সৃষ্টি হয়েছে আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ হকানি আলেন এই এতিমখানা জন্ম দিয়েছে আপনারা জানেন না আপনারা তো নিজের কোরবানি নিজে দিচ্ছেন ছেলে মেয়েরা আপনাদের সাথে আছে মাদ্রাসার ছাত্ররা তাদের ঘরে কোরবানি হয় কিন্তু তারা সামডা কাকশনের জন্য তারা নিজের কোরবানিতে উপস্থিত না থাকে তারা বিভিন্ন অন্য জায়গাতে গিয়ে দিন কাটাতে হয় এতিম ছাত্ররা সামডা কালেকশনের জন্য করতে গিয়ে অনেকে আমরা দেখেছি অন্য জায়গায় ঈদের নামাজ পড়তেছে চোখ দিয়ে পানি পড়তেছে ঘরের মধ্যে কোরবানো হচ্ছে এতিমগানের সামডা কালেকশনের জন্য অন্য মসজিদে গিয়ে তারা নামাজ পড়তেছে নিজের কোরবানির পাশে তারা নাই এভাবে ওলামায় কারাম শত কষ্ট ত্যাগের মাধ্যমে আজকে এতিমগুলোকে আজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলেছেন আলেম হাফেজ করে তুলে ধরেছেন যারা আজকে এই এতিমখানার চোয়া পায়নি মাদ্রাসায় যারা যেতে পারে নাই আপনার ফুটপাতের এতিমগুলোকে আর মাদ্রাসার একজন এতিমকে একসাথে দাঁড় করাই দেন আপনারা দেখবেন ওই আপনার সান্দা দিয়ে সাহায্য করেছেন এতিমখানার ছাত্রের পাশে আপনার ফুটপাতের এতিম দাঁড়াতে পারবে না ঠিক কিনা বলেন ওই এতিমের কোরআনের তেলাওয়াত তার কোরআন হাদিসের জ্ঞান এত বেশি তুক্ষাল আর যেই ওই শিক্ষা পাই নাই ওই এতিম কিছুই জানে না সে এখন বর্তমানে একজন টুকাই টুকাই থেকে সে কিশোর গ্যাং কিশোর গ্যাং থেকে সে একজন টপটার একজন সন্ত্রাসী আর এতিম খানার আপনার সামদায় দেওয়া ওই মাদ্রাসার এতিম ছেলে সে একজন হাফেজ সে একজন আলেম সে একজন বুজুর্গ সে একজন ওলি আওয়াজ দিয়ে বলুন আল্লাহ সুতরাং মাদ্রাসা শিক্ষাকে আজকে খাটো করে দেখছেন মাদ্রাসা শিক্ষা আজকে কি দিয়েছে সমাজকে কি উপহার দিয়েছে আপনারা কয়জন মাদ্রাসার ছাত্রকে চুরির কাজে ধরতে পেরেছেন কয়জন ছাত্র চুরি করেছে আজকে আপনার বাসার লুঙ্গি নিয়ে যায় শাড়ি নিয়ে যায় যারা চুরি করছে তারা হলো সেই টুকাই যারা মাদ্রাসার এতিমখানায় যাওয়ার সুযোগ পাই নাই আজকে তারা আমাদের সমাজে আমাদের সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে আজকে টোকাই সৃষ্টি হচ্ছে কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে চাঁদাবাজ সৃষ্টি হচ্ছে এই জন্য আমি বলি মাদ্রাসাকে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই মাদ্রাসা যতদিন টিকে টিকে থাকবে ইসলাম টিকে থাকবে যেদিন মাদ্রাসা ধ্বংস হবে সেদিন ইসলাম ধ্বংস হবে ঠিক না বলেন আপনারা অনেকে বলতে পারেন হুজুর অমুক কলেজের ছাত্র ডাক্তার সে বিশ্বব্যাপী ইসলামের বিপ্লব সৃষ্টি করেছে সেই ইসলামের বিপ্লব সৃষ্টি করেছে মূল কনসেপ্ট ইসলাম ইসলামের মূল কনসেপ্ট ওলামায় কারাম দিয়েছেন তারা সারা জীবন সাধনা করে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোরআন হাদিসের অগাধ জ্ঞান সৃষ্টি করে আজকে তারা মানুষের মানুষকে হেদায়তর বাণী শুনিয়েছেন বলে সেখান থেকে বড় বড় ইসলামী স্কলার সৃষ্টি হচ্ছে এই জন্য আমি বলি যদি মাদ্রাসা শিক্ষা যদি ধ্বংস হয় তাহলে খুব শীঘ্রই ইসলাম ধ্বংস হয়ে যাবে আর এই মাদ্রাসাটিকে রাখতে হলে এই সামদা শিল্পকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে আমাদের দান সৎকা আমাদেরকে বরাবরই আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং আল্লাহ পাক আমাদেরকে মসজিদ মাদ্রাসাকে লালন করার জন্য মসজিদ মাদ্রাসার খেদমত করার জন্য আল্লাহ পাক সকল মুসলমানকে তৌফিক দান করুন এগুলো সৎকায় জারিয়া কেয়ামতের দিন কবরে আমাদের সাথে কথা বলবে আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক